হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার যুগে এক নাস্তিক সে ঘোষণা দিল নাউজবিল্লা আল্লাহ বলতে কিছু নেই নাউজবিল্লা বললেন সে কি বলল আল্লাহ বলতে কিছু নেই তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যদি না থাকে তাহলে আসমান কিভাবে হলো জমিন কিভাবে হলো সূর্য কিভাবে হলো চন্দ্র কিভাবে হলো তুমি কিভাবে হলে তোমার ছেলে কিভাবে হলো তখন সে বললো এগুলো হচ্ছে ন্যাচারালি এগুলো প্রাকৃতিক ভাবে হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে তখন ইমাম আজম বা বললেন আমি তার সাথে বসতে চাই আমার আল্লাহর সাথে এত বড় দেবী করলো আল্লাহকে অস্বীকার করলো যুক্তি দিয়ে আল্লাহকে অস্বীকার করে তার সাথে আমি বসতে চাই এবার রাজা দিন তারিখ ঠিক করলো সময় ঠিক করলো সমস্ত মানুষ সমবেত হল নাস্তিক সমবেত হল ইমাম আজম আসবে তর্ক বিতর্ক হবে সেখানে অনেক মানুষের সেখানে জমায়েত হল ইমাম আজম আবু হানিফা ইচ্ছা করে ঠিক সময়ে না এসে অনেকক্ষণ দেরি করলেন ঠিক সময়ে না আসলেন ওই নাস্তিক বলল কার সাথে মোনাজারা করবো কার সাথে তর্ক বিতর্ক করবো যার কাছে সময়ের কোনো মূল্য নাই সেই তো বলে আল্লাহ আছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সে কিন্তু ঠিক সময় আসে ঠিক সময় আসে না তার সাথে আমি কি তর্ক বিতর্ক করব ইমাম আজম আবু হানিফা অনেক দেরি করে আসলেন ইমাম আজমকে নাস্তিক প্রথমেই সেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো বলল তুমি বলো আল্লাহ আছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদেরকে ওয়াদা দিয়ে সময় দিয়ে তুমি ঠিক মতো আসো না ইমাম আজম বলে আমাকে একটু বলতে দিন ইমাম আজম বলে আমি এই তর্ক বিতর্ক অনুষ্ঠানে আসার জন্য আমি নদীর পারে আসলাম নৌকার জন্য অপেক্ষা করলাম কখন নৌকা আসবে নৌকায় চড়ে তোমাদের কাছে আসব আমি দাঁড়িয়ে রইলাম কোনো নৌকা এলো না মানুষ গোসল করতেছে সাঁতার কাটতেছে দুনিয়ার সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু আমার জন্য কোনো নৌকা আসতেছে না হঠাৎ করে দেখলাম একটা মেঘ আসলো মেঘ থেকে একটা বড় কাজ ওই মেঘ থেকে আমার সামনে ছিটকে পড়লো দেখলাম আমার সামনে একটা করাত এসে গেল ওই করাত এসে গাছটাকে কেটে ফেললো আবার দেখলাম হঠাৎ করে একটা হাতুড়ি এলো হঠাৎ করে ফেরে আসলো ওই হাতুড়ি এবং করাত কাটলো সেগুলোকে তক্তা বানালো আর হাতুড়ি নিজে নিজে ফেরেক মেরে একটা নৌকা তৈরি করে ফেললো আমি সেই নৌকা দিয়ে আসলাম এই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে নাস্তিক বলে এইটাই পাগল এই পাগলের সাথে কি তর্ক করব এই পাগলের সাথে কি কথা বলবো আসমান থেকে নিজে নিজে তো কাজ করতে পারে না আসমান থেকে নিজে নিজে হাতুড়ি এসে নিজে নিজে করাত দিয়ে কেটে নিজে নিজে নৌকা তৈর হতে পারে না ইমাম আজম বলে তোমার সাথে আমার তর্ক শেষ তোমার সাথে আমার বাহার শেষ হয়ে গেছে তুমি যে বললে নিজে নিজে গাছ হতে পারে না নিজে নিজে গাছ করা দিয়ে কাটতে পারে না নিজে নিজে নৌকা তৈরি হতে পারে না নিশ্চয় একটা নৌকা তৈরি করার জন্য একজন মিস্ত্রি লাগে সুতরাং আসমান তৈরি করার জন্য আমার আল্লাহকে লাগে জমিনকে বানানোর জন্য আমার আল্লাহকে লাগে পাহাড়কে বানানোর জন্য আমার আল্লাহকে লাগে সূর্য বানানোর জন্য আমার আল্লাহকে লাগে সুন্দর বানানোর জন্য আমার আল্লাহকে লাগে যেভাবে একটা নিজে নিজে নৌকা তৈরি হয় না নিজে নিজে আসমান জমিন চন্দ্র পাহাড় সূর্য নিজে নিজে তৈরি হয় না এগুলো আমার আল্লাহ তৈরি করেছেন নাস্তিক বলল ঠিক আছে তোমার প্রভুর জন্ম তারিখ কত আমরা তো সকলে বার্থডে পালন করি তোমার কবর বার্থডে কয় তারিখ বলো ইমাম আজমকে কঠিন কঠিন প্রশ্ন করল ইমাম আজম বলেন আমার আল্লাহর কোনো বার্থডে নাই মানুষের বার্থডে আছে সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টির বার্থডে আছে আমার আল্লাহর কি নাই বার্থডে নাই আমার আল্লাহর কোন মিলাদ শরীফ নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ লা কবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানে আন হাজাতি লিল্লাহি তাআলা ইমাম আযম বললেন আচ্ছা ঠিক আছে নাস্তিক তুমি বলো চারের আগে কি বলো নাস্তিক বলল তিন বলে তিনের আগে কত দুই বলে দুইয়ের আগে কত এক বলে একের আগে কি বলো নাস্তিক বলে একের আগে তো কিছু নাই একের আগে কি নাই আছে একটা কি শূন্য ওই শূন্য তার কোনো কি নাই দাম নাই স্বর্ণের দাম আছে কখন যদি কখন হয় আর একটা সংখ্যার পরে হয় আটটা সংখ্যার আগে হলে শূন্যর কোনো কি নাই দাম নাই ইমাম আজম বলেন একটা সামান্য সংখ্যা একের আগে যদি কিছু না থাকতে পারে আমার মহান আল্লাহর আগে আর কিছু ছিল না উচ্চ দিয়ে বলুন সুবহানাল্লাহ লা কাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আন হাজাতি লিল্লাহি তাআলা আলহামদুলিমান কাদ্দারা ওয়া কাবালা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে যিনি বন্দার জন্য কল্যাণকে নির্ধারণ করেন সমস্ত কৃতজ্ঞতা হবে একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন যিনি সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বাঘকে বাঘের চেহারা দিয়েছেন মেয়েকে মেয়ের চেহারা দিয়েছেন পুরুষকে পুরুষের চেহারা দিয়েছেন গরুকে গরুর চেহারা দিয়েছেন ছাগলকে ছাগলের চেহারা দিয়েছেন আল্লাহ যাকে যেমন মনাসিব যেমন উপযুক্ত তেমন চেহারা দিয়ে সৌন্দর্য করে তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানবীয় গুণ থেকে পবিত্র মানুষের কাছে যা যা হাজত হয় মানুষের যা যা প্রয়োজন হয় মানুষ আমরা যা যা চিন্তা করি আমার আল্লাহ রব্বুল আলামিন এই সব থেকে পবিত্র উচ্চাবাস দিয়ে বলুন সুবাহান রব্বুল আজালিয়ন খলাকাল খলকা কামালা জুলমাজদি ওয়াবিল জুদি ওয়াবিল জাদ্দি তাআলা মালানা আলিল আদনি ওয়ালা নালা মালালা আল্লাহ অসংখ্য সিফত আল্লাহর কোন নজির নাই আল্লাহর কোন মিছিল নাই আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর মোকাবেলা কেউ নাই আল্লাহর সাথে পেরে উঠবে এমন ক্ষমতা কারো নাই আমার আল্লাহ অতীতে যেমন ছিলেন এখনো তেমন আছেন আমার আল্লাহ অতীতে যেমন শক্তিশালী ছিলেন এখনো সেই শক্তি নিয়ে আছেন ভবিষ্যতে আল্লাহ সেই শক্তির উপরে থাকবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা লা